আসসালামু আলাইকুম আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জাহিদুল হক সুমন মহেশকালীর কালামাতছড়া মৌজায় জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত দুশো জন জমির মালিকদের ক্ষতিপূরণ হিসেবে পঞ্চান্ন কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে গতকাল দুপুরে কালামাতছড়ার ঝাপুয়া সর্দারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চেক বিতরণ অনুষ্ঠিত হয় মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শুভাশিস চাকমা ও স্থানীয় কালামতছড়া ইউনিয়ন পরিষদের chairman Tariq bin Osman Sharif ultra super critical coal fire plant নির্মাণ প্রকল্পের জন্য তেরোশো একর জমি অধিগ্রহণ করা হয় এসব জমির ক্ষতিপূরণ হিসেবে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের দেয়া হবে নয়শো কোটি টাকা ইতিমধ্যে প্রায় দুশো কোটি টাকার চেক প্রদান করা হয়েছে বাকি টাকাগুলোর চেক পর্যায়ক্রমে প্রদান করা হবে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান টেকনাফে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা গতকাল সম্পন্ন হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা শিক্ষা অফিস এই প্রতিযোগিতার আয়োজন করে সাবরান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে আয়োজিত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গৌরাঙ্গ কুমার দে এ সময় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশিস বোস সহ শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন এদিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় দুষ্কৃতিকারীদের গুলিতে এক রোহিঙ্গা নারী নিহত এবং এক হেডমাজি গুলিবদ্ধ হয়েছে গতকাল ময়নারঘোনা ক্যাম্প আট এবং ক্যাম্প বারোতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী গুলিতে নিহত রোহিঙ্গা নারী ক্যাম্প আট ইস্টেট নজমুদ্দিনের স্ত্রী নোরকায়েশ অপরদিকে গুলিবিদ্ধ আহত হেডমাজি আব্দুর রহিম বারো নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ চার ব্লকের মৃত করিমুদ্দিনের ছেলে তিনি ওই ক্যাম্পের এইচ ব্লকের প্রধান মাঝি উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন গতকাল উখিয়া ময়নারঘোনা ক্যাম্পে একদল দুষ্কৃতিকারী অতর্কিতভাবে মাঝি আব্দুর রহিমকে লক্ষ্য করে এলোপাতারি গুলি ছোড়ে এতে তিনি গুলিবিদ্ধ হন বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন তিনি আরও জানান একই সময়ে ক্যাম্প আট ইস্টে একদল অস্ত্রধারী নুরকায়েশ নামের এক রোহিঙ্গা নারীকে গুলি করে উখিয়া সীমান্তে এক লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গা তরুণকে আটক করেছে বিজেপি বৃহস্পতিবার সকালে উপজেলার রাজাপালং ইউনিয়নের তুলাতুলি জলিলের গোদা এলাকা থেকে ইয়াবাসহ ওই তরুণকে আটক করা হয় আটক শরীফ হোসেন উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা